বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা জানো ইদানিং যে পার্সোনাল অনেক বড় একটা আপডেট নিয়েছে এখানে আগে আমরা আইডি কার্ড এবং যে selfie ID card selfie with ID card যেটা এই দুইটা পিক আমরা আপলোড করতে পারতাম কিন্তু এখন যেটা হচ্ছে যে এখানে লাইভ লাইভ আপলোড করতে হয় অর্থাৎ লাইভ লাইভ ক্যাপচার করে তারপরে পিকচারটা দিতে হয় যেটা অনেকেই পারতেছি না এখন এটা অনেক বড় একটা আপডেট মেকার জন্য এরকম আপডেট বিগত দিনে আসে নাই তো বন্ধুরা দেখো আমি এখানে ভিডিওটা অনেক শর্ট করব কারণ এটা একটা আপডেট মেথড আমি নিয়ে আসছি তো এখানে দেখো আমি কিন্তু অলরেডি কথা বলার ফাঁকে অলরেডি কিন্তু পিকচার একটা আপলোড করে দিয়েছি আইডি কার্ডটা আপলোড করে দিয়েছি এবং এখন দেখবা আমি সেলফিটা আপলোড করে দিব তো তোমরা তোমাদের যা যাদের এই আপডেটটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবা আমি ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন করে আমি আমার যোগাযোগের মাধ্যমগুলো দিয়ে দিব হয়তো স্কাইপ অথবা হোয়াটসঅ্যাপ তো যাই হোক দেখো এরপরে আমি সেলফিটা দিয়ে দিচ্ছি একটু ওয়েট করো তোমরা দেখতে থাকো এটা হান্ড্রেড পারসেন্ট ওয়ার্কিং একটা মেথড হান্ড্রেড পারসেন্ট তোমাদের অ্যাকাউন্ট হবে তো যাদের এই মেথডটা দরকার অবশ্যই পেইড একটা মেথড আমি আপডেট নিয়ে আসছি অবশ্যই তোমাদেরকে এর জন্য পে করতে হবে তোমরা যারা পে করার মন মানসিকতা নিয়ে আপডেট নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো অবশ্য যদি অন্য কোনো কথা থাকে আপডেট ছাড়া সে বিষয়ে আলোচনা করতে পারো কিন্তু আপডেট নিয়ে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই পে করতে হবে শুধু অ্যামাউন্টটা জানার জন্য আমাকে নক করতে পারো অবশ্যই পেইড অবশ্যই একটা পেইড একটা মেথড সো তোমরা এখানে পে করতে হবে যদি আপডেটটা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট মেগার অ্যাকাউন্ট উঠবে হান্ড্রেড পার্সেন্ট এটা আমি গ্যারান্টি দিলাম খুবই স্মুথলি তো দেখো আমি কিন্তু এটা ভেরিফিকেশন প্রসেসে চলে গেল ওকে তো ধন্যবাদ